আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কিন্তু আমাদের সেটিংস গুলো বাকি ছিল তো আজকে আপনারা আপনাদেরকে আমি সেটিংস গুলার কাজ দেখাবো কিভাবে একটা পেজের ফুল সেট করতে হবে সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকটাকে লগ করতে হবে তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি নিয়ে ফেসবুকটাকে লগ করে নেবেন এরপর ফেসবুক থেকে আমাদের পেজ পেজে যে পেজটা ক্রিয়েট করছি আমরা সেই পেজে আসতে হবে তো সেই পেজে আসার জন্য দেখেন বাম সাইডে প্যানেলে পেজেস একটা অপশন আছে এই অপশনটাতে যদি আমরা ক্লিক দেই তো আমাদের যে পেজ বিডি এই পেজটা শো করতেছে মানে আমাদের যে পেজগুলো ক্রিয়েট করা আছে সেই পেজগুলো এখানে শো করতেছে তো আমাদের যে পেজটা সেটা আমরা ওপেন করে নেই তো ওপেন করে নিলাম তো আমাদের এইখানে কিছু কাজ বাকি আছে সেটিংসের তো সেটিংসের কাজগুলো করতে হবে আমাদেরকে তো তার জন্য আমরা প্রথমত যাব এই যে সেটিংস বা এডিট পেজ ইনফো তো তার আগে আমরা প্রথম সেকশনে যাব সেটা হচ্ছে এ আচ্ছা সেটিংসে আসার পরে এরকম অপশন আসবে সবার সেম এইখানে আমাদেরকে এই নিচে অনেকগুলো অপশন আছে এইগুলোর আমাদের কোনো কাজ করতে হবে না আমাদেরকে শুধু কাজ করতে হবে দুইটা সেকশনে প্রথমত দেখতে হবে যে আমাদের পেজ ভিজিবিলিটি এটা পাবলিশড আছে কিনা দেখেন আমাদের এটা পাবলিশড আছে এডিটে যদি ক্লিক দেই দেখেন এতে দেখেন পেজ আনপাবলিশড যদি কারো আনপাবলিশড থাকে তাহলে এখানে পেজটা পাবলিশ করে দেন সেভ দিতে হবে যেহেতু আমাদের পেজটা পাবলিশড আছে তো আমরা এটাতে কাজ করার দরকার নাই এরপরে আরেকটা সেকশনে হচ্ছে যে ভিজিটর পোস্ট ভিজিটর পোস্টটা কি এটা হচ্ছে আপনার এটা একটা নিজস্ব বিজনেস পেজ আপনি চাইবেন না যে আপনার পেজে অন্য কেউ তাদের বিজনেসের প্রোডাক্টটাকে সেল করার জন্য পোস্ট করুক তো এই এইটা তো আমরা কখনোই চাইবো না তো এইটা অফ করে দেওয়ার জন্য যে ভিজিটর যে পোস্টটা আছে এটাকে আমাদেরকে ডিসেবল করতে হবে তো এটাকে জাস্ট ক্লিক দিয়ে এই যে দেখেন এটা অ্যালাউ করা আছে জাস্ট আমরা এখান থেকে disable post by other people on the page এটাতে সিলেক্ট করব দেন সেভ চেঞ্জ তো এটা আমাদের কাজ হয়ে গেছে এই সেকশনে আমাদের আর কোনো কাজ নেই এরপরে বাম সাইডে প্যানেলে যদি একটু খেয়াল করেন আপনারা তাহলে দেখতে পারবেন যে এখানে কিছু অপশন আছে messaging page info templates and tabs notification advance messaging page role people and other pages তো আমরা এখান থেকে এই সেকশনগুলোর কাজগুলো দেখব তো কোনটা কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব তো প্রথমত কাজ করব এই যে পেজ ইনফোতে গিয়ে কারণ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তো পেজ ইনফোতে গিয়ে আমাদের প্রথমত কাজ হচ্ছে যে ইউজার নেম ইউজার নেমটা কি যদি আমরা একটু পেজে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে দেখেন টিস তারপরে একটা নাম্বার শো করতেছে আমাদের প্রোফাইলে যখন ইউজার নেম থাকে তখন আমাদের প্রোফাইলে ইউজার নেম সেট করা থাকলে কিন্তু প্রোফাইলের ইউজার নেমটা শো করে তো এখানে দেখেন নামের শেষে কয়েকটা নাম্বার শো করতেছে এই নাম্বারটাকে রিমুভ করার জন্য ইউজার নেমটা সেট আপ করতে হয় কিন্তু ইউজার নেমটা তখনই নেবে যখন আপনার পঁচিশটা লাইক হবে বা তিরিশটা লাইক হবে পেজে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার পেজে পঁচিশটা লাইক নাই বা নতুন ক্রিয়েট করার পরে সাথে সাথে নামটা দিয়ে দিলেন ওরা নামটা সাথে সাথে নিয়ে নেয় কিন্তু এটা খুবই কম আর পঁচিশটা লাইক না হওয়া পর্যন্ত তারা পেজের ইউজার নেমটা সেট করতে দেয় না তো আমরা ট্রাই করব যে আমাদের পেজের ইউজার নেমটা সেট করতে দেয় কিনা তো আমরা এখানে লিখি লিখলাম একটা ফাঁকা জায়গায় ক্লিক দেই দেখেন the user name is not available please enter user name আচ্ছা এই নামটা নিচ্ছে না আমরা এটা দিয়ে দেখি এই নামটা হচ্ছে না ওখানে দেখাচ্ছে যে ওই নামটা ইউজ করা হয়েছে আগেই আচ্ছা নামটাকে একটু চেঞ্জ করে দেই দেখি কি হয় এটাও আছে আচ্ছা এই যে দেখেন টিচ ফ্রিল্যান্সিং বিডি এই কথাটা নিছে ইউজার নেমটা নিছে কারণ এই ইউজার নেমটা কেউ ইউজ করে নাই তো এটাকে আমরা একবার রিলোড দিয়ে দেখি আচ্ছা আচ্ছা তো দেখেন আমরা এখানে পেজটা রিলোড দেওয়ার পরে আমাদের দেখেন এখানে এখন কি টিক ফ্রিল্যান্সিং বিডি এখানে ইউজার নেমটা শো করতেছে আর কোনো নাম্বার শো করতেছে না তো আমাদের এইখানে ইউজার নেমটা সেট করা হয়ে গেছে তো আমরা আবার যাব ইডিট পেজ ইনফোতে গিয়ে এইখানে একটা ডেসক্রিপশন দিতে বলতেছে তো ডেসক্রিপশনটা আমরা আপনারা লিখে নেবেন দুইশো পঞ্চান্ন ক্যারেক্টারে এটা আমি এখন আপাতত দিব না কারণ এটা আমি লিখে নাই তো আমি পরেরটা সেট আপ করবো ক্যাটাগরি ক্যাটাগরিটা আপনারা তিনটা দিতে পারবেন এখান থেকে তো আমার একটা সেট আপ করা আছে আমি একটাই রাখলাম এরপরে এখানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান তো ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে আর যদি পে ফোন নাম্বার দিতে চান তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে দেন এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে তো আমি একটা জাস্ট ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম জাস্ট ফাঁকা জায়গায় একটা ক্লিক দিবেন ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে এরপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দরকার নাই মেল নাম্বার দিতে বলতে মেল তো আপনাদের ইমেল যেটা আছে সেটা আপনারা দিবেন তো আমি এখান থেকে একটা ইমেল দিয়ে দিচ্ছি কপি করলাম জাস্ট এখানে একটা মেল দিলাম যদি আপনাদের ওয়েবসাইট থাকে ফাঁকা জায়গাটা ক্লিক দেন সেভ হয়ে যাবে যদি আপনাদের ওয়েবসাইট থাকে তো এখানে ওয়েবসাইট সেকশনে ওয়েবসাইটটা বসাই দিবেন আর যদি না থাকে তো এটার দরকার নেই আর অ্যাড্রেস অ্যাড্রেসটা দিবেন আপনাদের নিজেদের যে লোকেশনটা সেটা এখানে ফিল আপ করবেন তো এটা কিভাবে ফিল আপ করতে এটা সবাই জান তারপরে আমি দেখাই দিচ্ছি তো আমি আমার অ্যাড্রেসটা অ্যাড করে দিচ্ছি আচ্ছা এরপরে দেখেন ম্যাপ লোকেশন এখান থেকে আপনারা চাইলে ম্যাপে লোকেশন সেট আপ করতে পারেন ইন্টিগ্রেশন করতে পারবেন তো এটা কিভাবে দেখেন এখানে ম্যাপে যদি একটা ক্লিক দেন এই যে এখানে দেখেন শো করতেছে এই ম্যাপটা অনেক সময় কাজ করে না আবার অনেক সময় দেখা যায় যে দেখা যায় দেখেন এখন এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না তো এটা অনেকেরই দেখা যাইতে পারে আবার দেখা নাও যাইতে পারে বা কিছু সময় পরে দেখা যায় তো এখান থেকেও আপনারা এই যে লোকেশনের মাধ্যমে পিন আপ করে দিতে পারবেন এখান থেকে নিয়ে যে জাস্ট আপনাদের লোকেশনটা বের করে এই যে প্লাস আইকনে ক্লিক করুন জুম হয়ে আসবে দেন আপনাদের যে এক্সাক্ট লোকেশন সেই লোকেশনটা গিয়ে এই পিনটা শুধু জাস্ট বসাই দিবেন এখানে তাহলে আপনাদের লোকেশনটা সেট আপ হয়ে যাবে তো এটা যেহেতু এখানে রেসপন্স করতেছে না তাহলে এটা আমি ছেড়ে দিলাম আর এটার কাজটা এখানে যে অ্যাড্রেসটা দিবেন এটাই আপনাদের অ্যাড হয়ে যাবে আর ম্যাপের এটা কোনো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তারপরে সেট করে দিতে পারবেন যাদের দেখা যাবে তাদের সেট করে দিবেন এরপরে সার্ভিস এরিয়া সার্ভিস এরিয়াটা কি সার্ভিস এরিয়া হচ্ছে আপনি কোন কোন জায়গায় সার্ভিস দিবেন আপনি চাইলে বিদেশে দিতে পারেন আপনি চাইলে যে কোনো কান্ট্রি দিতে পারেন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো বিভাগ যে কোনো জেলা সেট করতে পারেন তো এইখানে জাস্ট এখানে টাইপ করবেন যেমন মানে আমি সাপোজ ঢাকা দিলাম এই যে ঢাকা ডিভিশন চলে আসছে তারপরে যেমন বরিশাল সাপোজ রংপুরতেই রংপুর এই যে রংপুর ডিভিশন রংপুর বাংলাদেশ বা রংপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ রংপুর খুলনা ডিভিশন বাংলাদেশ এটা প্রথমটা সিলেক্ট করতেছি এরপরে আপনাদের যা যা যতগুলো দরকার হবে এখান থেকে যা সিলেক্ট করে দিবেন যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এরপরে হচ্ছে যে আওয়ার আওয়ার সেকশনটা হচ্ছে আপনার এই পেজটা এটা একটা শপ যেহেতু আপনারা এখানে প্রোডাক্ট সেল করবেন তো এটা একটা শপের মতো এই শপে আপনি কত সময় পর্যন্ত খোলা রাখবেন সেটার একটা নির্দিষ্ট টাইম সেট করে দেওয়া যায় যেমন আমাদের দোকানপাট যেমন সকাল নয়টা থেকে প্রায় দশটা পর্যন্ত যেমন মুদিখানার দোকানগুলো আছে, তারপর শপিং মলগুলো রাত আটটা পর্যন্ত খোলা থাকে। তো সাপোজ এই ধরনের আওয়ার সেট করে দেওয়ার জন্য দেখেন নো আওয়ার অ্যাভেলেবেল মানে কোনো আওয়ার নাই, সব টাইমই খোলা বা অলওয়েজ ওপেন দুইটার অপশনটা সেম। আপনার চাইলে অলওয়েজ ওপেনও দিতে পারেন বা নো আওয়ার অ্যাভেলেবেল মানে কোনো আওয়ার নির্দিষ্ট করা নাই। আপনার পার্মানেন্ট ক্লোজ আপনি চাচ্ছেন কিছুদিনের জন্য আপনার পেজটাকে অফ রাখবেন বা বন্ধ করে রাখবেন তো পার্মানেন্ট ক্লোজ এটাতে দিবেন জাস্ট ক্লোজ দেখাবে এরপরে ওপেন অন সিলেক্টেড আওয়ার এটাতে যদি ক্লিক দেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে এটার মধ্যে দেখবেন এই যে ওপেনিং টাইম ক্লোজিং টাইম সোমবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত একটা মানে সাত দিন সপ্তাহে সাত দিনের একটা শিডিউল আছে এখানে তো আপনি চাচ্ছেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে যদি বলেন আমার সকাল সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত এই যে নিচের দিকে আসেন এই যে এগারোটা পঁয়তাল্লিশ আছে এটা সিলেক্ট করে দেন এই তো সেট আপনি চাচ্ছেন রাত দশটা পর্যন্ত সেটাও সেট করতে পারবেন আপনাদের যেটা ইচ্ছা সেটাই সিলেক্ট করতে পারবেন এরপরে আপনি এভাবে প্রত্যেকটাকেই সেট করতে পারবেন সেম ভাবে ক্লিক দিবেন জাস্ট সিলেক্ট করে দিবেন আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখতে চান যদি আপনি চান অলওয়েজ খোলা রাখবেন এখানে অলওয়েজ দিয়ে দিবেন যেহেতু আমার এটা দরকার নাই আমি অলওয়েজ রাখতে চাচ্ছি বা নো আবা নো আওয়ার অ্যাভেলেবেল এটাও রাখতে পারেন আপনারা তো আমি এখান থেকে অলওয়েজ ওপেন এটাই দিয়ে দিচ্ছি এরপরে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ আচ্ছা এই সেকশনের তেমন কোনো কাজ নেই এবং টেম্পোরারি ক্লোজ মানে কিছু সময়ের জন্য আপনার এই পেজটা ক্লোজ থাকবে ওপেন উইথ সার্ভিস চেঞ্জ মানে চাইবে আপনার এই যে সার্ভিস গুলো দিবেন তার মধ্যে কিছু চেঞ্জ আসবে যেমন ডেলিভারি অনলাইন সার্ভিস এক্সেট্রা তো এই সেকশনে তেমন কোনো কাজ নাই তো এটাকে আপনারা স্কিপ করে যাবেন এরপরে দেখেন এই সেকশনে কিছু কাজ আছে এই কাজগুলো আপনারা জাস্ট একটু বুঝবেন সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রাইভেসি পলিসি আমরা সকলেই জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা করে রুলস থাকে নিয়ম কানুন থাকে তো ফেসবুকের যেমন নিয়ম কানুন আছে ইউটিউবের নিয়ম কানুন আছে গুগলের নিয়ম কানুন আছে প্রত্যেকটা ওয়েবসাইট প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা জিনিসের একটা করে রুলস নিয়ম কানুন থেকে থাকে তো আমাদের যেহেতু এটা বিজনেস বেস আমাদের বিজনেসের একটা নিয়ম কানুন অবশ্যই থাকতে হবে রুলস থাকতে হবে তো এটাকেই প্রাইভেসি পলিসি বলা হয় তো এই প্রাইভেসি পলিসি দেখেন এখানে শুধু লিঙ্ক নিবে please enter your privacy policy link তো প্রাইভেসি পলিসি আপনাদেরকে লিখতে হবে দেন ওইটা এখানে পেস্ট করতে হবে তো প্রাইভেসি পলিসি কিভাবে জেনারেট করা যায় এটার জন্য একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে প্রাইভেসি পলিসিটা জেনারেট করা যায় তো যদি আপনাদের সেই টুলসটার প্রয়োজন হয় বা সফটওয়্যারটার দরকার হয় তো কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বা যদি আপনাদের প্রয়োজন হয় যে প্রাইভেসি পলিসিটা আমাদেরকে দেখানোর জন্য তো আমাকে সবাই কমেন্ট করে জানাবেন তাহলে আমি কি করব আপনাদেরকে এটার একটা ভিডিও করে আপনাদেরকে আপলোড করে দিব বা পাঠাই দিব এরপরে সেকশনটা কি ইমপ্রেসুম ইমপ্রেসুমটা কি দেখেন নিচে যদি একটু খেয়াল করেন this is an optional field এখানে দেখেন এটা একটা অপশনাল ফিল্ড এটা কিছু কান্ট্রি দিছে দেখেন যে নিচে কিছু কান্ট্রি আছে Australia Germany Switzerland business may be required by law to include a statement of ownership on the web presence তো দুই হাজার ক্যারেক্টার এখানে দেখেন লিমিট দুই হাজার ক্যারেক্টার তো এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে অস্ট্রেলিয়া জার্মানি সুইজারল্যান্ড এই সমস্ত দেশের মানে ইউনাইটেড স্টেটের ইউরোপ আমেরিকার দেশের কিছু বিজনেস রুলস থাকে বিজনেস ল থাকে তো এই জিনিসগুলা এইখানে দেওয়ার কথা বলতেছে মানে ওইটার অনুরূপ ভাবে আপনাকে একটা লিখে এখানে দিতে হবে সেটাই হচ্ছে ইমপ্রেসুম তো এটারও আমাদের দরকার নেই যদি চান তো আপনারা সেভাবে রায় লিখবেন লিখে এখানে দিয়ে দিবেন আর হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট আপনার বিজনেসের এই পেজে কি কি ধরনের প্রোডাক্ট সেল করবেন সে প্রোডাক্টের ভালো দিক খারাপ দিক সে প্রোডাক্টের ডিটেলস এই সম্বন্ধ লিখে দুই হাজার ক্যারেক্টার লিখে এখানে দিয়ে দেবেন জাস্ট কন্টেন্টটা লিখে এখানে পেস্ট করে দেবেন এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে আপনার পেজের যে ইনফরমেশনগুলা সাপোজ এই পেজের ওনারকে পেজের ওনার কি করে এই ধরনের বা পেজটা আপনি কিসের জন্য করবেন এই ধরনের অ্যাডিশনাল কিছু ইনফরমেশন এখানে দিতে হয় তো অ্যাডিশনাল ইনফরমেশন আপনারা লিখে নিজেদের যে ইনফরমেশনগুলো আছে এখানে দিয়ে দেবেন তো এই সেকশনের কাজ মোটামুটি শেষ এইখানে আর কোনো কাজ নেই প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জেরও ওখানে কোনো কাজ করতে হবে না আদার্স অ্যাকাউন্ট আদার্স অ্যাকাউন্ট বলতে ইনস্টাগ্রাম আছে এখানে ইউটিউব আছে টিকটক আছে হোয়াটসঅ্যাপ আছে লাইন আছে মানে অনেক ধরনের এখানে অ্যাকাউন্ট চলে আসে এখানে তো আপনারা চাইলে যেখানে যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন তো আমার যেহেতু দরকার নেই আমি এখান থেকে অ্যাড করব না তো ইডিট পেজ ইনফোর কাজটা মোটামুটি আমাদের শেষ এরপরে আমরা দেখাবো যে ইডিট পেজ ইনফোর পরে কি সেকশন আছে পেজ ইনফোরতে কাজ করছি আমরা এরপরে আমাদের কাজটা যেটা হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাপস এই সেকশনে যাব এই সেকশনগুলো খুবই ইজি মেন যে সেকশনটা কাজ করতে পেজ ইনফোতে এখানে বেশি ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হয় তো টেমপ্লেট অ্যান্ড ট্যাপস দেখেন কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড আপনি কে পেজ ক্রিয়েট করার পরে একটা টেমপ্লেট আপনাকে দিছে এটা হচ্ছে একটা ওদের বাই ডিফল্ট আপনি চাইলে এখান থেকে এডিট অপশনে ক্লিক দিয়ে চাচ্ছেন যে বিজনেস দিবেন বিজনেস টেমপ্লেট অ্যাড করবেন তো বিজনেস দিতে পারবেন সার্ভিস টেমপ্লেট অ্যাড করবেন সার্ভিস দিতে পারবেন পাবলিক ফিগার আছে পাবলিক ফিগারটা হচ্ছে আপনার নিজের পার্সোনালের জন্য তারপরে politician business restaurant and cafe আপনাদের যেটার যার যেটা প্রয়োজন আছে সেই সমস্ত জিনিস এখানে আছে শপিং ভিডিও পেজ সব ধরনের জিনিস এখানে আছে তো আমার এইসব দরকার নাই যেটা স্ট্যান্ডার্ড আছে এটাকে আমি রাখবো শুধু জাস্ট এটাকে কাস্টমাইজ করব তো কাস্টমাইজ কিভাবে করব দেখেন হোম সেকশন আছে হোম সেকশনের উপরে group job event review videos photo about community other service সব তো এই ধরনের জিনিসগুলো আমাদের আছে এগুলো যদি আমরা এডিট করি তাহলে আমাদের কোথায় চেঞ্জ হবে তো এই সেকশনে দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেব আপনাদেরকে সেটা হচ্ছে যদি দেখেন home group job event more click দেই review videos photo about community others edit tabs তো দেখেন এই সেকশনটা কিন্তু ওই টেমপ্লেট অ্যান্ড ট্যাবস এর মধ্যে দেখা যাচ্ছিল যে হোমের পরে গ্রুপ গ্রুপের পরে জব তারপর ইভেন তো আমরা ওই সেকশনে আবার যাই সেটিং ট্যাব অ্যান্ড টেমপ্লেট দেখেন এই যে হোম হোমের পরে গ্রুপ গ্রুপের পরে জব তারপর ইভেন তারপর রিভিউ তো আমাদের যেহেতু গ্রুপের দরকার নাই গ্রুপটাকে আমরা অফ করে রাখবো যেহেতু আমাদের বিজনেস পেজ তো আমাদের জবেরও দরকার নেই এটাকেও অফ রাখবো ইভেন এটা মাঝে মাঝে দরকার হয় ভিডিও সেটার দরকার নেই ফটোস এই সেকশনটার দরকার আছে যেহেতু আমাদের প্রোডাক্ট থাকবে তো এই সেকশনটাকে ধরে আমি উপরে নিয়ে যাব জাস্ট এই যে হাতের আইকন দেখা যাচ্ছে এটাকে শুধু জাস্ট ক্লিক দিয়ে উপরে নিয়ে নিয়ে যেতে পারবে এরপরে অ্যাবাউট সেকশন এটা আমরা ফটোর উপরে রাখবো এরপর হচ্ছে সার্ভিস শপ অফার্স অফার্স এটাও রাখবো এটাকে আমরা ইভেনের পরে রাখি রিভিউ রিভিউ সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমরা এই যে উপরে রাখবো গ্রুপটাকে নিচে নিয়ে আসবো জবস এটাকেও নিচে নিয়ে আসবো home about photo review event offers আচ্ছা অফার্স তারপরে লাইভ অনেকে লাইভ করতে চাই তো এটাকে বাটনটা অন করে দেন লাইভটাকে উপরে নিয়ে যান লাইভটাকে কোথায় রাখবেন এটাকে দিয়ে দেন এখানে পিডিএফ সেকশনটা এখানে লাইভের পরে রাখেন আচ্ছা এরপরে হচ্ছে সব সার্ভিস আপনারা যদি চান তাহলে এটাকে অ্যাড করে দিবেন উপরে তো আপাতত মোটামুটি এটাই দরকার আছে এটাই থাক এরপরে আমরা একবার দেখে নিই দেখেন হোম অ্যাবাউট ফটোস লাইভ মরে যদি ক্লিক দিই review videos, event, offer, comedy এই সমস্ত সবকিছু চলে আসছে তো আমরা আবার যাই ওখানে তো টেমপ্লেট অ্যান্ড ট্যাবের কাজ শেষ এরপরে আমরা দেখব কিভাবে একটা পেজে অটো মেসেজিং সেট করা যায় যাকে বলা হয় অটো মেসেজ সেট সেটা কিরকম সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সেটা কি আচ্ছা এই সেকশনটাতে আসি গেট মেসেজে ক্লিক দেই টেস্ট বাটন এই টেস্ট বাটনে ক্লিক দিই আচ্ছা এই সেকশনটাকে দেখেন এখান থেকে সাপোজ যদি আমরা যে কোনো একটা ইয়ে পাঠাই দিই এই দেখেন একটা মেসেজ করছে যে hi MD Ziad Sarkar thanks for contacting us We have received your message and appreciate your reaching out তারপরে একটা মেল নাম অ্যাড্রেস দিছে তো এইটা কিভাবে সেট আপ করতে হয় এটা আমরা দেখবো এখন তো আবার আমাদের পেজে আসব আসার পর পেজটাকে ওপেন করে নেব সেটিংস সেটিংস থেকে এই যে মেসেজিং যে অপশনটা আছে এই মেসেজিং অপশনে ক্লিক দিব এরপরে নিচের দিকে স্ক্রল করব আমরা স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ডুইডিং a messenger conversation set up automated responses এই একটা অপশন আছে তো এটাতে সেট আপে যদি ক্লিক দেন তাহলে আমাদের কি বিজনেস সুইটে নিয়ে যাবে business dot Facebook dot com তো এটাকে ওকে করে দিবেন আচ্ছা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে সবাইকেই সেম অপশন তো এখান থেকে দেখেন এই যে বাম সাইডে প্যানেল হোম নোটিফিকেশন আমাদের পেজটা শো করতেছে আপনাদের যে কটা পেজ আছে সব এখানে শো করবে তো আমাদের যে পেজটা এটা সিলেক্ট করা আছে এরপরে দেখেন হোম নোটিফিকেশন ইনবক্স ইনবক্সে ক্লিক দিবেন ইনবক্সে ক্লিক দেওয়ার পরে দেখেন উপরে ডান সাইডে কর্নারে অটোমেটেড রেসপন্সেস লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পরে প্রথম যে সেকশনটা ইনস্ট্যান্ট রিপ্লে এই অপশনটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে একটু যদি খেয়াল করেন যে এখানে অফ করে দেওয়া আছে এটাকে অন করে দিবেন এরপরে অন করে দেওয়ার পরে এই যে নিচে দেখেন মেসেঞ্জার এটাকে সিলেক্ট করে দিবেন এরপরে দেখেন এখানে মেসেজ একটা অপশন শো করতেছে তো এটা অটোমেটিক একটা মেসেজ এখানে দিয়ে দিত তো এখন দেয় না তো এটাকে আমাদেরকে সেট আপ করতে হবে। আপনারা চাইলে বাংলা দিতে পারেন, ইংলিশ দিতে পারেন, যে কোনো ভাষায় যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা দিতে পারেন। তো আমি জাস্ট ওইটা কপি করে নিয়ে আসি। আচ্ছা এই যে মেসেজটা এটা আমি কপি করে নিয়ে আসি। আপনারা চাইলে অন্য মেসেজও দিতে পারেন আচ্ছা এই নামটা উঠাই দিব এই নামটা এইভাবে দিব না জাস্ট উঠাই দিলাম এইভাবে একটা মেসেজ থাকবে তো এখন যখন মেসেজ করবেন এখানে যেহেতু নাম শো করছে আমার কারণ যেহেতু আইডিটার নাম হচ্ছে এটা আপনারা যখন মেসেজ করবেন তখন আপনাদের নামটাকে টার্গেট করেই মেসেজ করবে তো সেটা কিভাবে দেখেন হাইয়ের পরে একটা কমা আছে কমার পরে মাউসের কর্সারটা রাখতে হবে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এই যে পার্সোনালাইজ ইওর মেসেজ এটা একটা ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখানে দেখেন কিছু অপশন শো করছে first name of reception last name full name Facebook page link email address address তো ফার্স্ট নেম যেটা আছে বা ফুল নেম যেটা আছে এটা দিবেন তাহলে আপনার আইডির যে নামটা থাকবে সেই নামটা এখানে শো করবে এটাকে অ্যাড করে দিলাম এই যে দেখেন এরপরে হচ্ছে শেষের অপশনে এই মেসেজের পরে আমাদের পেজের লিঙ্ক অথবা অ্যাড্রেস অথবা ইমেল নাম্বারটা চাচ্ছি তো এটা দেওয়ার জন্য কি করতে হবে মাউসের কার্সরটা এখানে ক্লিক দিতে হবে দিয়ে এখানে রাখার পরে যে সেম অপশনে ক্লিক দিতে হবে পার্সোনালাইজ ইওর মেসেজ এই অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যেমন পেজ লিঙ্ক যদি চান তো দিতে পারেন ইমেল অ্যাড্রেস দিতে পারেন অ্যাড্রেস দিতে পারেন যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো পেজ লিঙ্কটা আমি রাখতেছি অ্যাড করে দিলাম এরপর দেখেন এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পরে আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব তো সেভ এতে দেখেন নিচে কর্নারে লেখা আছে সেভ চেঞ্জ সেভ চেঞ্জেস একটা ক্লিক দিব চেঞ্জ নট সেভ আচ্ছা পেজটাকে একটু রিলোড দেই একবার আমরা আচ্ছা একটু বাগ থাকে অনেক সময় তো এটার বাঘটাকে দূর করার জন্য একবার রিলোড দিয়ে নিয়ে নেবেন তো এটাকে অ্যাড করে দিলাম এরপরে এখান থেকে পেজ লিঙ্ক অ্যাড করে দিলাম দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক দিব দেখেন সাকসেসফুলি চেঞ্জ তো চেঞ্জ হয়ে গেছে আমাদের কাজ শেষ আচ্ছা প্রিভিউ ইন মেসেঞ্জার প্রিভিউ করতে বলতেছে আমরা প্রিভিউ করে দেখি একবার আচ্ছা এই তো দেখেন প্রিভিউ যখন ক্লিক দিছি এই তো এইভাবে শো করতেছে যে hi Jihad Sarkar thanks for contacting us এই যে দেখেন আপনার পেজের লিঙ্কটা শো করতেছে তো যদি এইভাবে কেউ এরকম কেউ কোনো মেসেজ করে তো এইভাবে দেখাবে আমাদেরকে তো এইভাবে সেট আপ করতে হবে এরপরে আরো একটা কিছু কাজ আছে যেমন ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চিন নামে একটা অপশন আছে যেমন অনেক পেজে আমরা যদি ক্লিক দেই দেওয়ার পরে দেখায় যে ইফ ইউ হ্যাভ বা available chat if you have any one chat এ ধরনের লেখাগুলো পাওয়া যায় তো এই যে এটাকে দেখাই এই যে দেখেন এখানে যদি ক্লিক দিয়ে দেখেন is any one available to chat এই অপশনটা আসার জন্য দেখেন এই অপশনটা নিয়ে আসার জন্য ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেন সেট আপ করতে হয় তো আমরা যাবো যে দেখেন এ অ্যাওয়ে মেসেজ এরপরে ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেন এটাকে অন করে দেব এখান থেকে মেসেঞ্জার সেট আপ করে দিব সেম কাজে এই যে মেসেঞ্জার এটাকে সেম করে দিব আচ্ছা এটাকে যদি ক্লিক দেই এটাকে একবার রিলোড দেই আবার যাব মেসেঞ্জার আচ্ছা এখান থেকে দেখেন অ্যাড কোশ্চেনে যদি ক্লিক দেই আমাদের একটা প্রথমত কোশ্চেন দিতে বলবে কোশ্চেনটা কি আচ্ছা এই যে প্রথম যে সেকশনটা আছে এটা হচ্ছে আপনার প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রশ্নের অ্যান্সারটাও আপনি দিবেন যেমন এইখানে আমি যেমন এখানে ক্লিক দিছি এটা এটা দেওয়ার পরে এই যে এই মেসেজটা সেন্ড করবে ওরা এই ধরনের আপনি চাচ্ছেন যে আপনি এই মেসেজের পরে দেখতে চাচ্ছেন এই ধরনের মেসেজটা লিখে দিতে চাচ্ছেন বা আপনি চাচ্ছেন যে কিছু সময় ওয়েট করেন এই ধরনের লেখাটাও আপনি লিখে দিবেন তো এখানে আপনাদের ইচ্ছে মতো লিখে দিবেন তো আমি এটা রাখবো না আমি দিব এখানে প্রোডাক্ট সম্পর্কে তো প্রোডাক্টটা কি যেহেতু আমাদের টিস বিডি তো এখান থেকে জাস্ট লিখবো যে ডিজিটাল মার্কেটিং বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আচ্ছা এই লেখাটাকে কপি করি জাস্ট আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব এই লেখাটাকে কপি করব এর মধ্যে দিয়ে যদি কেউ চাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছে তো এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখে দিলাম এরপরে এটাকে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখান থেকে অ্যাড বাটন আছে অ্যাড মিডিয়া আপনি চাচ্ছেন যে একটা ফটো অ্যাড করবেন তো অ্যাড মিডিয়াতে ক্লিক দিবেন এই যে আপনার এখানে অপশন শো হয়েছে ব্রাউজার থেকে কম্পিউটার থেকে যে কোনো একটা পিক সিলেক্ট করে দিতে পারবেন তো আমি আপাতত দিব না অ্যাড বাটন বাটনের কাজটা কি এই বাটনের কাজটা হচ্ছে দেখেন এখানে যদি লিখে দেন যে সাইন আপ তারপর এখানে ওয়েবসাইটের ইউআরএল যদি আপনাদের ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের ইউআরএল দিবেন আর যদি ওয়েবসাইটের ইউআরএল না থাকে ওয়েবসাইটের ইউআরএল দিবেন না তো এর বাটনের তেমন একটা দরকার পড়ে না আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন আচ্ছা এরপরে এটাকে আমরা এভাবে রাখবো রিমুভ বাটন করে দেই আচ্ছা এটাকে সেভ দিব আচ্ছা সেভ হয়ে গেছে আপনারা চাচ্ছেন যে আরো কয়েকটা সেট করবেন তো এখান থেকে আরো কয়েকটা সেট করতে পারবেন এই যে এক নাম্বার কোশ্চেন দুই নাম্বার অ্যানাদার দ্বিতীয় কোশ্চেনটা এডিট করেন আপনি চাচ্ছেন যে এখানে আপনার প্রোডাক্টের যদি কেউ চায় যে এই প্রোডাক্টের দাম কত তো আপনারা দিতে পারবেন বা আমার যেহেতু কোর্স বলতেছে ডিজিটাল মার্কেটিং কোর্সের এখন দাম কত মানে কোর্স ফি কত এই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছে তো এই কোশ্চেনটাও এটা সেট করে দেওয়া যাবে তো আপনারা আমি একটা দেখাই দিলাম আপনারা বাকিগুলা সেট আপ করে নেবেন আপনাদের মতো করে এরপরে যদি কেউ না পারেন তো কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো এটাকে সেভ চেঞ্জ দিয়ে দেই এটাকে একটা রিলোড দেই মোটামুটি আমাদের এই সেকশনের কাজটা শেষ আমাদের পেজের অটো মেসেজ সেট করা শেষ আমরা কি এটা কেটে দিই কেটে দিয়ে আবার আসি আচ্ছা এখান থেকে আমাদের কাজগুলা মেসেজ শেষ পেজ ইনফোসেস শেষ ট্যাব শেষ অ্যাডভান্স মেসেজিং অ্যাডভান্স মেসেজিং যদি শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এটা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটাকে আমি জাস্ট স্টেপ করে দিচ্ছি ওটা করতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে এরপরে দেখেন পিপল অ্যান্ড আদার পেজ এই সেকশনগুলোর কাজ তেমন কিছু নাই পেজ সেট আপ করার জন্য messaging page info tab and templates এই সেকশনগুলোর কাজটাই হচ্ছে যে গুরুত্বপূর্ণ এরপরে কাজ হচ্ছে যে পেজ রোল পেজ রোলে ক্লিক দেন আপনি চাচ্ছেন যে আপনার পেজে কাউকে অ্যাডমিন বানায় দিবেন বা আপনার পেজে আপনি একটাই মেনটেন করতে পারতেছেন না আপনি চাচ্ছেন যে আপনার পেজে মডারেটর থাকবে বা এডিটর থাকবে যে আপনার পোস্টগুলো করবে বা চাচ্ছেন যে আরেকজন অ্যাডমিন করে দেবেন তো এটা করে দেওয়ার জন্য দেখেন এখানে আসার পরে যে assign a new page role এই পেজ রোলে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি যাকে অ্যাডমিন করতে চাচ্ছেন তাকে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে বা আপনার ফেসবুকের ফ্রেন্ড হইতে হবে তাহলে তার নাম যদি এখানে সার্চ করেন যেমন আমি এখানে লিখলাম লেখার পর দেখেন এখানে অনেকের নাম আসছে আমি যদি এখান থেকে একজনকে সিলেক্ট করি সাপোজ এটাকে সিলেক্ট করলাম করার পর দেখেন বাম সাইড ডান সাইডে এডিটর লেখা আছে এটাতে যদি ক্লিক দেন এই যে admin editor moderator advertise analyse তো এই সেকশনগুলোর কাজ কি অ্যাডমিনের কাজ হচ্ছে যে পেজের সব কিছুর দায়িত্বে থাকবে কর্তা মানে পেজের সব থেকে ঊর্ধ্বে যে থাকে সে হচ্ছে অ্যাডমিন আর এডিটরের কাজ হচ্ছে এই অ্যাডমিনের কাজ হচ্ছে অ্যাডমিন একজন এডিটর মডারেটর অ্যাডভার্টাইজার অ্যানালাইটিক এইগুলোকে অ্যাড করতে পারবে কিন্তু অ্যাডমিন কিন্তু এডিটর কখনো কাউকে পেজে অ্যাড করতে পারবে না তো এডিটর চাচ্ছে যে একটা মডারেটর অ্যাড করার জন্য কিন্তু মডারেটর অ্যাড করতে পারবে না শুধুমাত্র কাজটা হচ্ছে অ্যাডমিনের আর এডিটর চাই এডিটর চাইলেই কাউকে অ্যাড করতে পারবে না কিন্তু এডিটর সব ধরনের পোস্ট সব ধরনের কাজই করতে পারবে কিন্তু চাইলেও এডিটর কখনো অ্যাডমিনকে রিমুভ করতে পারবে না কিন্তু অ্যাডমিন চাইলে সবাইকে রিমুভ করতে পারবে তো এটা হচ্ছে অ্যাডমিনের আর এডিটরের মধ্যে পার্থক্য মডারেটর ওই সেম অ্যাডভার্টাইজার আপনি চাচ্ছেন যে একজন অ্যাডভার্টাইজার লাগবেন যে শুধু আপনার পেজের অ্যাডস ক্যাম্পেইন গুলো করবে এবং যেই সমস্ত পিকচার দরকার হয় সেই পিকচারগুলোর কাজ করুন মানে সেম ধরনের কাজ সবগুলো প্রায় সেম একই অ্যানালাইটিক অ্যানালাইটিক হচ্ছে যে পেজের কত রিচ হচ্ছে কি ধরনের রেসপন্স পাচ্ছে কত সেল হচ্ছে এই ধরনের বিষয়গুলোর একটা রিপোর্ট তৈরি করা আপনি চাচ্ছেন এই ধরনের একজনকে রাখবেন তার জন্য এটা সিলেক্ট করবেন তো এটাকে এডিটর রাখলাম রাখার পরে এখানে অ্যাডে যদি ক্লিক দেন তো এখানে একটা পাসওয়ার্ড দিতে পারে পাসওয়ার্ডটা এখানে কোনো সমস্যা নেই আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে যদি সাবমিটে ক্লিক দেন তাহলে এইখানে একটা এই আইডির যেই ইয়েটা সে এখানে চলে আসবে সে পেন্ডিং দেখাবে এখন এই আইডিতে মানে এম এমডি আতিক হাসান এর আইডিতে একটা নোটিফিকেশন যাবে যে এই পেজ থেকে আপনাকে এডিটর পোস্ট হিসেবে একটা নোটিফিকেশন আসছে তো সেটাকে অ্যাকসেপ্ট করলেই সে এই পেজের এডিটর হিসেবে যোগ হয়ে যাবে তো এটা খুবই ইজি বা আপনি যদি কোনো বাইরের কাজ করেন সেই ক্ষেত্রেও এইভাবেও দিতে হয় আচ্ছা আপনি চাচ্ছেন যে এখানে আমার ফ্রেন্ড নাই তো আমি কিভাবে অ্যাড করব যে কেউ আপনার ফ্রেন্ড না থাকলেও আপনি অ্যাড করতে পারবেন কিভাবে আমি ফেসবুকের আরেকটা ট্যাব নিচ্ছি সাপোজ এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আচ্ছা সাপোজ একে আপনি অ্যাড করবেন তো এই ফেসবুকের যে লিঙ্ক আছে প্রোফাইলের এই লিঙ্কটা কপি করবেন যদি আপনাকে কেউ ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক দেয় তো এই লিঙ্কটা কপি করবেন জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করবেন আচ্ছা প্রোফাইল লিঙ্কটা এখানে আসে নাই প্রোফাইলের প্রোফাইলে যাই আমরা প্রোফাইলে যাইতে হবে আগে আচ্ছা প্রোফাইলটাকে ওপেন করে নেই এই তো দেখেন এই যে প্রোফাইলের লিঙ্কটা চলে আসছে এটা হচ্ছে আসল প্রোফাইলের লিঙ্ক তো এটাকে কপি করি এখানে দিয়ে দিই এই তো দেখেন ওর আইডিটা শো করতে জাস্ট এখানে একটি ক্লিক দিবেন এরপরে এখান থেকে সিলেক্ট করবেন ওর এখানে নোটিফিকেশন চলে যাবে তারপরে সে ওইখান থেকে একসেপ্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে তো আমি চাচ্ছি না এখানে অ্যাড করতে আমার কোনো দরকার নাই তো এই জিনিসটা বুঝতে পারছেন তো আচ্ছা এই সেকশনের কাজটাও শেষ তাহলে আমাদের পেজের কাজটা মোটামুটি একদম কমপ্লিট আমরা হোম সেকশনে যাব এরপরে আসার পরে এই যে এখানে দেখেন একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন এটা কি এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন এই বাটনটা কি ধরনের এই বাটনে যদি ক্লিক দেন তাহলে দেখেন এখানে follow view gift card book now call now contact us send message WhatsApp send mail এই ধরনের অনেক বাটন আছে তো আপনি যে বাটনটা এখানে অ্যাড করতে চান সেই বাটনটাই আপনি চাচ্ছেন যে এখানে কল নাও আপনাকে যদি কেউ আপনার প্রোডাক্টটা কিনতে চাই তাহলে ডিরেক্ট আপনাকে কল করবে তো এখানে কল নাম্বার ক্লিক দিলে আপনার ফোন নাম্বার দিতে বলে ফোন নাম্বারটা দিতে হবে এরপর সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যদি চান তাহলে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক দেওয়া মাত্রই দেখেন এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা শো কর মানে পেজের যে নাম্বারটা সেটা শো করতেছে তো এখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবেন এরপরে আমি চাচ্ছি না এটা আমি মেসেজটাই রাখবো তো এখানে নেক্সট নেক্সট নেক্সট এখানে পোস্ট ক্রিয়েট করতে বলতেছে এখানে পোস্ট ক্রিয়েট করার দরকার না জাস্ট কেটে দিবেন তারপর দেখেন এডিট সেন্ড মেসেজ এই মেসেজটা এখানে শো হচ্ছে হয়তো আপনি দেখতে পারতেছেন না দেখতে পারবেন এই তো এইভাবে কপি করে এই যে নিউ ইনকগনিটো উইন্ডোতে ওপেন করে জাস্ট এটাকে যদি দেখেন এই যে দেখেন সেন্ড মেসেজ অপশন চলে আসছে আমাদের ইউজার নেমটা আসছে কম্পিউটার ট্রেনিং স্কুল আসছে যা যা সেট আপ করেছে সব চলে আসছে এখন কাজ কি আমাদের কাজ হচ্ছে যে একটা কভার ফটো আর হচ্ছে যে একটা লোগো সেট আপ করা তো কভার ফটো কিভাবে বানাইতে হয় একটা লোগো কিভাবে অ্যাড করতে হয় এটা অনেকেরই জানা আছে নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা কভার ফটো বানাতে হয় কিভাবে একটা লোগো ইউজ করতে হয় আর কিভাবে পোস্ট করতে হয় এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব আশা করি সবাই বুঝতে পারছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ